কারাগারে রিমান্ডে ঘুরতে ঘুরতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছেন পরিমণি আদালত দ্বিতীয় দফা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর তার আইনজীবীদের একথা জানান চিত্রনায়িকা পরিমণি একদিনের রিমান্ড শেষে পরিমণিকে সকালে আদালতে নেওয়া হয় এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত তিন দফা রিমান্ড শেষে বেলা বারোটার দিকে সিআইডির গাড়িতে করে সিএমএম কোর্টে আনা হয় পরিমণিকে নিয়ম অনুযায়ী রিমান্ড বা জামিন শুনানি না থাকায় তাকে এজলাসে তোলার কথা ছিল না পরিমণির আইনজীবীদের করা আবেদনে তাকে এজলাসে আনতে বলেন বিচারক পরিমণিকে আনার পর জামিন আবেদন না করে তার সাথে এজলাসের ভেতর আইনি বিষয়ে আলোচনা করতে বিচারকের কাছে আবেদন জানান তার আইনজীবীরা আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত আদেশ দিয়ে বিচারক আশেক ইমাম এজলাস ছাড়ার পর আইনজীবীদের উপর ক্ষোভ প্রকাশ করেন নায়িকা পরিমণি আইনজীবীদের তিনি বলেন জামিন না চেয়ে তার সাথে কিসের আলোচনা কারাগারে কষ্টে পাগল প্রায় হয়ে যাচ্ছেন বলে জানান পরিমণি যেভাবে তাকে হেনস্থা করা হচ্ছে তাই সেই কারণে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন আর এই অসুস্থতার জায়গা থেকেই উনি বলছেন যে এইভাবে যদি আমাকে নিয়ে টানা হেসরা করা হয় তাহলে তো আমি পাগল হয়ে যাব এই কথাটা উনি এই কারণে বলেছেন জামিনের পিটিশন বিজ্ঞ আদালতে দাখিল করি নাই আমরা তার সাথে আইনি পরামর্শ দেয়া এবং মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য তাকে তার সাথে কথা বলার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম কিন্তু বিজ্ঞ আদালত দরখাস্তটি নামঞ্জুর করেছেন দুপুর আড়াইটায় শুনানি শুরুর পর এজলাসের ভেতর আলোচনার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌশলীরা মামলা তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে পাঠানোর আবেদন জানান তারা পরিমণি তার আইনজীবীদের উপর উনি খেপে গিয়েছেন এক বলেছে আপনার কেন জামিন চাইলেন না তারা আপনার দেখা করার কথা বলেন কিন্তু জামিন চাইলেন না কেন এর উত্তর কি তারা কি দিয়েছে জানি না যেহেতু তার জামিন চায় নাই এই পর্যায়ে এখন আসামিকে জেল কাস্টডিতে পাঠানো হয়েছে আদেশের কিছুক্ষণ পর পরিমণিকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয় গত তেরোই আগস্ট পরিমণিকে প্রথমবারের মতো কারাগারে পাঠানো হয় উনিশ আগস্ট বৃহস্পতিবার তাকে তৃতীয় দফায় আবার একদিনের রিমান্ডে পাঠানো আদালত মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা